আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার পাশে আমার যে ভাই বসে আছেন যে ভাইকে আজকে আপনাদের সাথে নিয়ে আসছি আমাদের একজন প্রবাসী ভাই প্রবাস অনেকের কাছেই অনেক সুখের একটি ঠিকানা কিন্তু সম্পূর্ণ ভুল বেশিরভাগ মানুষই যারা আমাদের এই আমাদের এই কন্টিনেন্টাল থেকে যারা যান মধ্যপ্রাচ্যের দিকে বিশেষত খুবই কষ্টে জীবনযাপন করেন উপার্জন করেন যেমন অনেক কষ্টে সারাটা দিন মন পড়ে থাকে দেশের জন্য দেশের মানুষদের জন্য প্রিয় মানুষদের জন্য কতটা অবর্ণনীয় কষ্টের ভিতর দিয়ে তারা যে আসলে উপার্জনটা করেন সেটা একমাত্র তারাই জানেন এবং এই উপার্জনের যেই টাকাটা দিয়ে তার পরিবারের মুখে যেমন হাসি ফুটে ওঠে তেমনি আমাদের পুরো দেশ সমৃদ্ধশালী হয় এই যে এত বড় বড় ব্রিজ বলেন এত বড় বড় যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো হয় আমাদের এই ভাই বোনদের উপার্জিত কষ্টের টাকায় এই রেমিটেন্সের টাকায় দর্শক এই মানুষগুলোই যখন এই বিদেশে গিয়ে বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত হয়ে যান রুটি উপার্জনের জন্য বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজেও তারা রিস্ক নিতে তখন পিছপা হন না এবং তখনই মাঝে মাঝে কিছু বিপত্তি ঘটে অনেক সময় জেনে অনেক সময় না জেনে কখন যে আসলে অসুস্থ হয়ে পড়েন নিজেরাও বলতে পারেন না যেটা আমার এই ভাইয়ের ক্ষেত্রে হয়েছিল গত প্রায় চার বছর ধরে উনি ব্যথার সাথে যুদ্ধ করছেন অনেক চিকিৎসা করেছেন দেশে বিদেশে কোনো ফল পাননি বা যখনই সন্ধান পেয়েছেন ডিপিআরসি হসপিটালের জানতে পেরেছেন যে অপারেশনবিহীনভাবে চিকিৎসা করে এই মানুষগুলোকে সুস্থ করে তোলা সম্ভব এবং হাজারো মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তাদের ভিডিওগুলো দেখেছে মন ছুটে গেছে আমিও যাব আমিও আসবো দেরি করেনি চলে এসেছেন স্যারের কাছে আসুন না তারপরে কি হয়েছে তার কাছ থেকে আমরা শুনি আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম আব্দুল জহুর জহুর বাংলাদেশে কোথায় বাড়ি আমার বাড়ি সিলেট হবিগঞ্জ হবিগঞ্জের কোথায় অবস্থা বানিয়াচং আচ্ছা, বানিয়াচং হ্যাঁ, আমরা এই নামটার সাথে আসলে অনেক পরিচিত বানিয়াচং স্যার আচ্ছা আমরা জানি আপনি প্রবাসে ছিলেন কোথায় ছিলেন আমি ছিলাম রিয়াদে হ্যাঁ। কত বছর হবে স্যার ওখানে রিয়াদে তো আমার হয়েছে প্রায় বিশ বাইশ বছরের মতো বিশ বাইশ বছর হ্যাঁ। মানে জীবনের অনেকটা সময় চলে গিয়েছিলেন জীবনের অনেকটা সময় অলরেডি ওখানে পার করেছেন দর্শক আমরা কিন্তু এরকম অসংখ্য পেশেন্ট পাই যারা জীবনের দীর্ঘ একটা সময় প্রবাসে কাটিয়েছেন আপনি চিন্তা করেন তো আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে এতটা বছর আপনি মাঝে মাঝে হয়তো আপনি দেশে আসছেন থেকে আসলে কি মনের চাহিদাটা পূরণ হয় হয় না কিন্তু আমরা যারা শহরে থাকি আমরা কিন্তু সুযোগ পেলে গ্রামে ছুটে যাই আত্মীয় স্বজনের কাছে একটু দেখার জন্য তাদের সাথে কথা বলার জন্য যখন ফোনে কথা বলি আসলে কি আমাদের মনে তৃপ্তিটা হয় হয় না একটু সামনাসামনি গিয়ে একটু ধরে ছুঁয়ে কথা বলা সেটা কিন্তু অন্যরকম বিষয় যাই হোক দর্শক স্যার আমরা জানি যে আপনি গত প্রায় চার বছর যাবৎ আপনি আপনার পিএলআইডি রোগে আপনি ভুগছিলেন কি হয়েছিল কোনো ধরনের দুর্ঘটনা নাকি হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা হঠাৎ করে না মধ্যে মধ্যে আমার একটু কোমরে একটু সমস্যা করতো আচ্ছা এর এটা করার পরে তো মনে করেন তার ট্যাবলেট টুবলেট হাই মালিশ টালিশ লাগাই ও কমে যায় পরে এই করতে করতে প্রায় চার বছর ধরে পায়ে আগে জিম জিম জিম জিম শুরু পায়ে একটা হ্যাঁ। ঝিম ঝিম ঝিম ঝিম একটা ঝিম ঝিম করতে হয় মানে আমরা যে বসে থাকলে দীর্ঘ সময় বসে থাকলে যে পায়ে রক্ত হ্যাঁ। চলাচল বন্ধ হয়ে যায় একটা ঝিম ঝিম করে মনে হয় যে সারাক্ষণ ঝিম ঝিম করছে পা দিতে পারছেন না হ্যাঁ, হাঁটতে পারছেন না সমস্যাটা মূলত সবচেয়ে বেশি কি হতো যে আপনি হয়তো বসে দীর্ঘ সময় কাজ করছেন তখন কি প্রচন্ড পেন শুরু হতো বসে কাম করলে পেন হতো বা সোজা একটু কষ্ট হইতো আচ্ছা আর দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকলে আমার সমস্যা হতো না যে চলাফেরা করি আমার কোনো সমস্যা হয় না যখনই বসে কাজগুলো করতেন তখনই দেখছেন যে আর আপনি আর উঠতে পারে না উঠতে পারে সোজা হতে পারছে না একটা অস্বস্তি সারাক্ষণ কাজ করতো ব্যথাটা কি সার্বক্ষণিক থাকতো সকালে রাতে দুপুরে বিকালে এটা বেশি মনে করেন এসির বাতাস লাগলে এই ফিরফিরটা করতো সামান্য ব্যথা করতো ওই পায়ের আর মানে যদি ইনডোরে কাজ করেন আপনাকে অবশ্যই এসিতেই কাজ করতে হবে হ্যাঁ, ঠান্ডার ভিতরে কাজ করতে হবে ওই সমস্যাই তো বেশি মানে রাতে যখন ঘুমাতে যেতেন তখন কি এসি যদি বা ঠান্ডা যদি ছাড়তে হতো তখন কি দেখতেন যে কিছু একটা পেঁচিয়ে তারপর হ্যাঁ, হ্যাঁ, কাপড় গামছা বা মাফলার ফেসে ইভেন এমন হতো যে ফ্যানের ফ্যানের বাতাসেও আপনার কষ্ট হতো হ্যাঁ ফ্যানের বাতাসে মধ্যে মধ্যে কষ্ট হতো এই চার বছর এই যন্ত্রণা নিয়ে ভুগেছেন যন্ত্রণা নিয়ে ভুগছি আমাদের কোম্পানির পরিস্থিতি একটু খারাপ ছিল ছুটি দেয় নাই আকামা আচ্ছা। বানায় নাই এখন আকামা বানাইয়া দুই মাসের ছুটি নিয়ে আসছি আচ্ছা ছুটি নিয়েও আপনার একটা সমস্যা আপনি চিকিৎসা করতে যাবেন সেটাও একটা সমস্যা ছিল তো আমরা জানি আপনি দেশে একজন ডক্টর দেখিয়েছিলেন তো উনি কি বলেছিলেন আপনাকে কি সমস্যা উনি তো বলেছিলেন যে আমার ওটা আমার লাগবে না ট্যাবলেট খাই নাও হুম ট্যাবলেট খাইলে কমে কমে যাবে আচ্ছা প্রায় এক মাস খাইছি কোনো পরিবর্তন হয় নাই তখন সৌদিতে গেলাম সৌদি আরব গিয়া ট্রিটমেন্ট করাইলাম ইন্ডিয়ান ডাক্তার হ্যাঁ কিছু ওষুধ দিল মানে ওষুধ দিলে হাইলি ব্যথা হয় পরে সৌদি আরবের মধ্যে একটা হসপিটাল আছে এটা টাইমে বড় ডাক্তারে দিয়ে আমি এমআরআই করাইলাম করাইলাম পরে বলল তোরটা অপারেশন লাগবে আচ্ছা তখন আমি বললাম যে স্যার আমি তো অপারেশন করবো না অপারেশন করলে তোমার কাজ করতে অসুবিধা হবে কয়টা আমি গ্যারান্টি দিতে পারবো মানে উনি অপারেশনের আপনাকে ইয়ে বলেছেন কিন্তু গ্যারান্টি দিতে পারছেন না যে আপনি সুস্থ হবেন নাকি খারাপ হয়ে যাবেন বাট একটা রিস্ক নিতে চাচ্ছেন হ্যাঁ। তখন আপনি কি এখন আমি তো ভাবলাম যে না আমি দেহি বিনা অপারেশনই না হয় তখন ডাক্তার শফিউল্লাহ স্যারের ইউটিউবে মানে ওই সময় আপনি খুঁজতে শুরু করলেন হ্যাঁ। যে অল্টারনেট কি আছে ইন্টারনেটে দেখে স্যারের আমি নেট করেছি যে আমি স্যারের কাছে যাই যখন ছুটি এর একটা কারণ স্যার সেটা হচ্ছে যে আপনার পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি কি আপনি আমি যদি কোনো কারণে আপনি উপার্জন না করেন আপনার পরিবারের কি হবে ওই তো সমস্যাই হবে খুবই সমস্যার ভিতরে পড়ে যাবে তো তখন আপনি চিন্তা করলেন যে মানে রিস্ক নেওয়া যাবে না হ্যাঁ। অন্তত পরিবারের জন্য হলেও সবকিছুর হ্যাঁ, জন্য হলেও রিস্ক নেওয়া যাবে না তখন আপনি অল্টারনেট খুঁজতে শুরু করেন এবং তখনই আপনি ডক্টর মোহাম্মদ স্যারের অপারেশনবিহীন চিকিৎসা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি খুঁজে পেলেন তখন আপনি আসার জন্য ওয়ে খুঁজতে থাকলেন যে আপনি কবে আসতে পারবেন দিন গুনতে লাগলেন এবং একটা সময় সেই কাঙ্ক্ষিত দিনও চলে আসলো কিন্তু আমার সময় সীমিত খুবই বলেছিল যে এক মাস যদি তাকাতে তুমি পুরো সুস্থ হয়ে যাবে আচ্ছা তখন আমি বললাম যে স্যার আমার ছুটির মাত্র পঁচিশ দিন আছে তো বললো পনেরো দিন বললাম স্যার যে পনেরো দিন আমার মনে হয় আমার পারিবারিক সমস্যা আছে তা আট দিন আমি চিকিৎসা করছি এতে মোটামুটি একটু ফল পাইছি আমার ভালোই পনেরো দিন তাহলে অনেক বেশি অনেক বেশি হতো অলমোস্ট সর্বোপরি এই আট দিন আপনি কেমন আছেন এখানে বলা আপনাদের এখানে যে সেবা এটা আমার মনে হয় না আর বাংলাদেশও মেডিকেল এরকম হয় করে কারণ যেহেতু আপনি বেশ কয়েকটা জায়গায় অলরেডি হ্যাঁ। চিকিৎসা করেছেন দেশে এবং বিদেশে সবের ব্যবহার বলা আর সারের যে ব্যবহার হুম হুম হুম আমার মনে হয় না কোনো দেশের ডাক্তার এরকম ব্যবহার আলহামদুলিল্লাহ আর কি চাই এটা এটা শুকরিয়া আমরা তো অনেক জায়গায় যে কনসালটেন্টের সাথে কথা পর্যন্ত বলতে পারি না ওই কনসালটেন্ট পর্যন্ত পৌঁছাতে আমাদের এক মাস সময় লেগে যায় এমনও হয় যে ডক্টরের সাথে আপনি দেখা করবেন এক মাস আমাদের লেগে যায় হ্যাঁ এক মাস লেগে যায় একবারে কত দুইবার বলে রাগ করে সেকেন্ড বার অথচ হ্যাঁ। আমাদের স্যার কিন্তু একদম গায়ে হাত দিয়ে নিজের মতো করে মনে হয় যে একদম পরিবারের একজন সদস্য ঠিক সেইভাবে প্রত্যেকটা পেশেন্টকে উনি টেক কেয়ার হ্যাঁ, করেন এটা লাগে একবার স্যার লাগে আমরাও দোয়া করি আর আমার চিকিৎসা পরামর্শ ঠিক হইতো যদি আমি এক মাস থাকতাম বা পনেরো দিন আমার সময়ের অভাবে আমি পারছি না অলমোস্ট এখন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই পায়ের যে ঝিনঝিন জিনিসটা সেটা অলমোস্ট চলে গেছে চলে গেছে মানে সামান্য একটু হয়েছে কি আচ্ছা ওকে কোনো সমস্যা নেই তবে আলহামদুলিল্লাহ আপনি এখন মোটামুটি ভালো হ্যাঁ, আছেন অসংখ্য দর্শক আছেন দেশে বিদেশে হাজার হাজার এবং আপনি যখন ভর্তি ছিলেন তখনও দেখেছেন বেশ কিছু পেশেন্ট আপনার আশপাশে ছিল কেমন দেখেছেন বা যারা আছেন তাদের জন্য যদি কিছু বলেন আমি তো দেখেছি আমি দর্শককে একটা কথাই বলতে চাই যারা এই রোগে ভুগছেন এই সারের ঠিকানাটা নিয়ে এখানে চিকিৎসা করেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট না হইলেও এইট্টি পার্সেন্ট ঠিক হয়ে যাবে কারণ আমার লোক একটা রুগী আসিল হাঁটতে পারছে না বাথরুমও যেতে পারছে না উনি আল্লাহর রহমতে ফার্স্ট দিনের ভিতরেই একবারে পুরো সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকেরও রহমত আর তো জিল্লার দর্শকের উদ্দেশ্যে এটি বলি আপনারা এখানে আইয়েন চিকিৎসা করে নাই ভালো ভালো চিকিৎসা ভালো ট্রিটমেন্ট হয় ভালো ব্যবহার ধন্যবাদ আপনাকে স্যার ওকে স্যার ধন্যবাদ ভালোর জয়গান সবসময় সূর্য যদি উপরে উঠে পৃথিবীর সবাই সে আলো থেকে বঞ্চিত হয় না সো আমরা সবাই সে আলো দেখতে পাই সত্য সবসময় সত্য সঠিক চিকিৎসা মানুষকে অবশ্যই অবশ্যই সুস্থ করে তুলবে দর্শক দোয়া করবেন আমাদের স্যারের জন্য দোয়া করবেন এই ডিপিআরসি হসপিটালের জন্য দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য যাতে আজীবন উনি এরকম সুস্থ থাকতে পারেন ভালো থাকতে পারেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম